সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি এসিও অডিট নিয়ে এটা মূলত প্রতিটা ক্লায়েন্ট তার নিজস্ব ওয়েবসাইট যদি থাকে সেই ক্ষেত্রে এই কাজটা করায় কারণ এটা করালে তার ওয়েবসাইটে যদি কোনো জায়গায় র্যাঙ্ক করতে প্রবলেম হয় বা র্যাঙ্ক করতেছে না খুবই ঝামেলা মনে হইতেছে যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু এই কাজটা তাদেরকে করাইতে হয় আর কি এসিও অডিটের মাধ্যমে মূলত তার ওয়েবসাইটে কোথায় কি মিসটেক করছে কোথায় কি ঠিক করতে হবে সেটা এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দিছে কিনা টাইটেল দিছে কিনা ম্যাটার ম্যাটার টাইটেল দিছে ম্যাটার ডেসক্রিপশন দিছে কিনা ইউআরএল মিস্টেক আছে কিনা মানে এভরিথিং যা কিছু আছে ওয়েবসাইটের ভিতরে সব কিছুই অডিট করা যায় তো এর জন্য এর জন্য সবথেকে বেটার একটা টুলস হচ্ছে এসিও ওয়াক আপনি চাইলে এই কাজটা এইটুকু কাজটা শিখে আপনি ফাইবার মার্কেট প্লেসের সার্ভিসগুলো দিতে পারেন লিখতে পারেন এসিও অডিট তাহলে আপনারা অনেক সার্ভিস দেখতে পারবেন যারা এই ফাইবারে এসিও অডিট নিয়েই কাজগুলো করতেছে ঠিক আছে তো আমরা যদি আমি এই কাজটা করি কিভাবে করে সেটা যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে আমার সর্বপ্রথম একটা বেস্ট এক্সট্রিকশন লাগবে আমি এখান থেকে চলে যাব থ্রি ডটে থ্রি ডট থেকে চলে যাব মোড়ে মোড় থেকে চলে যাব হচ্ছে এক্সট্রিকশন এটা লেখার পরে আপনারা দেখেন এখানে আবার তা মেনু মেন মেনু আছে এখানে আমরা ক্লিক করার পরে আমরা চলে যাব ওপেন ক্রোম ওয়েব স্টোর ঠিক আছে আমি দুইটা মেথডই দেখাবো এখানে যাতে আপনারা সহজেই এক্সটেশনগুলো ইউজ করতে পারেন আমরা এখানে লিখতে পারি এসিও ওয়ার্ক e ঠিক আছে ওকে এখানে চলে আসে এটা হচ্ছে খুবই জনপ্রিয় এসিও অডিট e করার ক্ষেত্রে সিট এসিও কোয়াক ওকে আমি আবার ইয়া করে দিই যদি এখানে যদি এটা না আসে তাহলে আপনারা সরাসরি এসিও লিখবেন এসিও লিখলে এরকম টুলস আপনি পাবেন আমি দেখি এসিও এখানে লেখার পর আমি নিচের দিকে আসি এসিও কোয়াক লিখলে চলে আসে কিন্তু এই ক্ষেত্রে আসে নাই এই যে দেখেন আমি পেয়ে গেছি এসিও কোয়াকের একটা টুলস মানে এক্সট্রেকশন এই সম্পূর্ণ কথাটা লিখলেও চলে আসবে আমার মনে হচ্ছে ওইখানে মেবি আমি ওইরকমভাবে লিখি নাই সেই জন্য হয়তো আসে নাই যদি আমি এটা সম্পূর্ণ কপি করে এবার লিখি দেখি এবার আসে কিনা এবার আসে নাই ঠিক আছে সমস্যা নাই আমরা এসিও কোয়াক যদি এখান থেকে আপনারা এভাবে না পান তো আমি আপাতত এটা এইভাবে রাখলাম আর একটা সিস্টেম আছে এটার বের করার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন এসিও কোয়াক লিখে আমরা এটা লিখে সার্চ করলাম করার পরে দেখেন নিচের দিকে আসি দেখি এক্সট্রেকশন পাই কিনা okay SEO Quake help extraction tools from SEMrush এটা সেম রাশেরই মনে করেন ছোটো ভাই ঠিক আছে এটা সেম রাশের মতোই সব কিছু করা যায় এখান থেকে ওকে তো সমস্যা নাই আমরা একটু আবার এক্সট্রেকশনে চলে যাই এক্সট্রেকশনটা আমার দরকার দেখি এখানে এক্সট্রেকশন পাই কিনা এই যে দেখেন এসিও কোয়াক এক্সট্রেকশন প্রথমেই আপনারা পেয়ে যাবেন এটা তো আমরা এখানে এটা ওপেন করে ফেলি দেখেন এখান থেকেও আমরা কিন্তু চাইলে কি ওপেন করতে পারি তো এবার আমরা এখান থেকে অ্যাড করে ফেলি এখানে অ্যাড এক্সট্রেকশন তো তারা এটা এক্সট্রেকশনটা অন হতে থাকুক সে ততক্ষণে আমি একটা টেন মিনিট একটা মেল বের করে ফেলি ওকে টেন মিনিট মেল কারণ আমি একটা বট মেল দিয়ে আমি এটা ইউজ করতে চাচ্ছি তো এটা চেকিং চলতেছে সমস্যা নাই আমি কিন্তু দুইটা পদ্ধতি দেখাই দিলাম ঠিক আছে আপনারা চাইলে এক পদ্ধতি অবলম্বন করলে হয়ে যাবে এটা হচ্ছে এসিও কোয়াকের সিস্টেম এটা আপনি চাইলে গুগলে যা সার্চ করতে পারেন অথবা এক্সটেশনের ওইখান থেকে সার্চ করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন আর কি ওকে যাই হোক আমাদের এটা আসতে একটু সময় লাগতেছে ততক্ষণে আমাদের মেলটাও রেডি হয়ে গেছে দশ মিনিটের জন্য আমরা একটা টেম্পারেটলি মেট নিয়ে নিছি তো দেখি এটা হয়েছে কি না একটু এদিকে আসি ওকে হয়ে গেছে এবার আমরা দেখেন এখান থেকে আমরা আইসা এটা পিন করে দিব পিন করে দিয়ে আমরা এখান থেকে দেখি এটা অন করা যায় কিনা ওকে দেখেন এখানে মোটামুটি অন হচ্ছে এটা সেম রাশের একটা এক্সটেকশন সেম রাশেরই ছোটো ভাই হ্যাঁ তো ধরেন আমাদের বায়ার আপনাদেরকে একটা ওয়েবসাইট দিয়েছে ধরেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইট ঠিক আছে এখানে কত কি র্যাঙ্কিংয়ে আছে কতগুলো ডিসপ্লেতে আছে কত মানে ডিসপ্লে অ্যাডে কয়টা চলতেছে বিংয়ে কতগুলো ইন্ডেক্স হয়েছে তারপরে লিঙ্ক কতগুলো আছে গুগলে ইন্ডেক্স হয়েছে কত এগুলো সব একটু যেটা এখানে আপনারা পেয়ে যাবেন না প্রথমে যখন আপনাকে বায়ার এরকম একটা ওয়েবসাইট দিবে বা লিঙ্ক দিবে আপনি ওয়েবসাইটের ভিতরে যাবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে যেহেতু আমাদের এক্সটেনশনটা অ্যাড করে ফেলছি আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এসিও কুইক মানে এসিও কুয়াকের এখানে এসে আমরা চলে যাব হচ্ছে ডায়গনিক্স এখানে আমরা ক্লিক করব এবার দেখেন তার ওয়েবসাইটে কোথায় কি ভুল আছে সব কিছু মানে এটা করলেই যে এটা না করলেও যে আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে না এরকম কথা না ঠিক আছে র্যাঙ্ক করবে সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার প্রবলেম হতে পারে মানে ফুললিভাবে আপনার সাইটটা ঠিকঠাক না থাকলে বুঝে নিত আপনার র্যাঙ্কের কিছুটা ব্যতিক্রম মানে হবে আর কি তো এগুলো যদি ঠিক করেন এটা যদি আপনি এসিও অডিটগুলো করে ফেলেন তাহলে আপনার আর কোনো সমস্যা হলো না আপনার সাইটে কোথায় কি প্রবলেম আছে সেগুলো কিন্তু আপনি অল্পতেই সমাধান করে ফেলতে পারতেছেন অথবা কিছু কিছু বাইরের বলে আমার ওয়েবসাইটটা অডিট করে দাও অডিট করে দাও কোথায় কি ভুল আছে আমি একটু দেখে আমি এগুলো সংশোধন করে আমি মানে এসিও মানে আমার সাইটটা র্যাঙ্কিংয়ের দিকে নিয়ে আসতে চাচ্ছি এগুলো না করলেও যে আসবে না এরকম কোনো কথা নাই ঠিক আছে কিন্তু এটা করতে হবে আপনাদেরকে বায়ারদেরকে করতে হবে তাদের প্রবলেমগুলো সলভ না করলেই তো বুঝে নেই যদি আপনার পেটের ভিতরে কেচি ঢুকাইয়া সেলাই করে দেওয়া হয় উপর দিয়ে তাহলে কীরকম লাগবে ওয়েবসাইটে সেরকমই লাগবে ঠিক আছে তো একই অবস্থা তো এখানে দেখেন এখানে বলতেছে আমাদের তিনটা ওয়ার্নিং দেখাইছে আর হচ্ছে সরি চারটা ওয়ার্নিং দেখাইছে আর ইরো আসছে হচ্ছে তিনটা এখানে e এসিও অডিটের সময় কি কি করতে হয় সব কিছু এখানে বলা আছে তার আগে আমরা চলে যাবো পেজ ইনফোতে পেজ ইনফোতে দেখবেন যে আপনার টাইটেলে মানে আপনার বায়ারের যে টাইটেল আছে সেই টাইটেলে ট্যাগগুলো তার যে ট্যাগ আছে সেটা বসাইছে কিনা এটা আমরা দেখতেই পাচ্ছি তার ওয়েবসাইটটা হচ্ছে মূলত কার রিলেটেড কার নিয়ে তৈরি করে তিনি এখানে কিন্তু তার প্রপারলি মনে হচ্ছে যে তারা কিওয়ার্ডগুলো সেট আপ করে রাখছে ঠিক আছে যেমন কার তারপরে US use car new car এগুলো হচ্ছে তার কিওয়ার্ড ঠিক আছে এটা কিন্তু সুন্দরভাবে তিনি ইয়া করছে ম্যাটার ডিসক্রিপশনটাও দেখেন প্রথমে ইউজ কার কয়েকটা কিওয়ার্ডও দিয়ে দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে তিনি এখানে কিন্তু ভালোভাবে অডিটগুলো মেবি করছে মানে তার এসিও সম্পর্কে ভালোই ধারণা আছে আর কি মোটামুটি কারো কোনো হয়তো কোনো এসি এক্সপার্ট নিয়োগ করছিল কিছুটা কাজ করার জন্য তারা কিন্তু মোটামুটি অন পেজ এসিওটা মোটামুটি করে ফেলছে আর কি এখানে বলতেছে ইন্টারনাল লিঙ্কস এবং এক্সটার্নাল এগুলো আমরা আগেই বলছিলাম এখানে ইন্টারনাল লিঙ্কস এতগুলো এবং এক্সটার্নাল লিঙ্ক এতগুলো নো ফলো নাই নো ফলো এটা দেয় নাই আর কি আমরা যদি আবার ডায়গন এখানে আসি এখানে দেখেন এখানে কি বলছে টাইটেল টাইটেলটা দেখেন প্রপারলি ঠিক আছে দেখা যায় যে আমাদের কিছু কিছু টাইটেলটা এসি সহকারে টাইটেল হয় না যেমন এখানে অনেক কিছু থাকে অনেক বড় থাকে সেক্ষেত্রে এখানে প্রবলেম হতে পারে কিন্তু তিনি সোজাসুদি তার ওয়েবসাইটের নাম দিছে আপনি চাইলে এখানে ধরেন কার্ডস ডট কম স্লাশ এখানে দিতে পারেন বেস্ট কার ইন ইউএসএ এরকম একটা ট্যাগও কিন্তু চাইলে বসায় দেওয়া যাবে তো এটা বলতেছে ইউআরএল পারফেক্ট আছে তো ঠিক আছে সমস্যা নাই তারপরে এটা হচ্ছে এটাও লিঙ্কটাও ঠিক আছে এটাও ঠিক আছে সমস্যা নাই টাইটেল এটা সবসময় এটা ষাটটার ও ষাটটার মতো থাকতে হয় মেবি ষাট এরকম থাকতে হয় ষাট একষট্টি এরকম থাকতে হয় এটাও ওরা ঠিক বলতেছে যে তোমার টাইটেলটা কি মানে টাইটেলটা বড় না সংক্ষিপ্তই আছে মানে ছোট আছে তার মানে গুগলের যে আমরা পোস্ট করার সময় যে সিউ করি তখন ওইটা তারা ঠিক মাত্র এটা করে ফেলছে মানে প্লেসমেন্টটা করে ফেলছে এখানে ম্যাটার ডেসক্রিপশনটা ভুল দেখাইতেছে ম্যাটার ডেসক্রিপশনের উপরে কি ভালোভাবে এখানে ক্যারেক্টার কত একশো ষাট থেকে তিনশো ক্যারেক্টার চাইছে অ্যাভারেজ এখানে অ্যাভারেজ ক্যারেক্টার ওকে এত ক্যারেক্টার থেকে অ্যাভারেজ মোস্ট অপটি ওকে ওকে ক্যারেক্টার এত তার মানে এটা ঠিক নাই কিছুটা ভুল আছে এখানে ক্যারেক্টারটা মেবি বড় হয়ে গেছে এরকম বলতেছে না ছোট হয়ে গেছে যদি আমরা এখানে যাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবো useful because this option your effect matter description should be এত থেকে এত ওকে তার মানে এটা আমার আমরা দেখতে পাচ্ছি এটা আসলে একশো চুয়ান্ন ক্যারেক্টারের ভিতর হয়ে গেছে এটা ছোট হয়ে গেছে এটা বলতেছে তারা মোর এটা কমসে কম আপনাকে এটার এর ভিতরে রাখতে হবে আর কি ওকে যাই হোক আমার কোথাও ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিতে পারবেন তো এখানে দেখেন আবার হেডলাইনটা মানে হেডলাইন আমরা যেটা এস টু এস ওয়ান এগুলো আমরা বুঝে থাকি সেগুলো এখানে প্রপারলি ঠিক আছে আমরা জানি এসিওর কয়েকটা ম্যাথটা আমি দেখেছিলাম আপনাদেরকে আমাদের এসিওর ক্লাসগুলোতে তো এইটাও আমাদের ঠিক বলতেছে ইমেজ অপটিমাইজেশনটা মনে হয় ঠিক হয় নাই সেখানে ইরো আসছে এখানে বলে দিছে তার মানে বাইরকে আমরা বলতে পারি দেখো তোমার ইমেজের এখানে প্রবলেমটা হয়েছে তুমি এটা ঠিক করো তারপরে এস্টিমেল রেটও এটাও প্রবলেম দেখাচ্ছে এটাও ঠিক করতে হবে এখানে দেখেন কিভাবে ঠিক করতে হবে যদি আপনার কাজকে আপনার সাইটটা অডিট করা আপনাকে ঠিক করা না যদি বায়ার বলে ঠিক করে দিতে তখন আপনাকে ঠিক করতে হবে অথবা যদি আপনি যে ওটা না করতে পারেন বলবেন যে হ্যাঁ এটা কারা ঠিক করে তাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে এরকম বলতে পারেন কিন্তু এরকম আপনি চাইলে এরকম যে টেক্স এগুলো রেটো এস টি এম এল রেটো এগুলো কীভাবে ঠিক করতে হয় এগুলো ইউটিউবে ভিডিও দেখলে কিন্তু আপনি করতে পারবেন আপনার কোনো কিছু জানেন না নো প্রবলেম সমস্যা নাই আপনি কিন্তু এগুলোতে করে ফেলতে পারবেন তারপরে এখানে একটা অর্নিং দেখাচ্ছে ঠিক আছে এটা অর্নিং দেখাচ্ছে মাইক্রো ফরম্যাটস এটাতে ওয়ার্নিং দেখাচ্ছে তারপর এটা কিন্তু আমরা দেখলাম এই ওয়েবসাইটের ভিতরে কতগুলো প্রবলেম আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে তিনটা ইরো দেখাবো আপনার তিনটা ইরো বাইরকে বলে দিব যে এখানে তিনটা ইরো আসছে এটা ঠিক করো ওয়ার্নিং আছে চারটা এটা ঠিক করো ঠিক আছে এটা আমরা বলে দিতে পারি তো এবার দেখেন এখানে আমরা কিন্তু এগুলো দিয়ে বাইরকে আমরা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারি তোমার ওয়েবসাইটটা এরকমভাবে অডিট করতে হবে দেখেন এখানে কি কি থাকতে হয় কারো কারো ক্ষেত্রে সাইড ম্যাপ থাকে না দেখেন এখানে সাইড ম্যাপের সাথে কানেকশন করা নাই maybe your website does not contain in content and external site test okay তার মানে তার সাইটের সাথে মনে হয় এক্স এম এল সাইট ম্যাপটা তৈরি করা নাই মেবি অথবা কোনো একটা কিছু হয়েছে আর কি এটা তার সাথে কানেকশন করা নাই এরকম কিছু একটা বলতেছে মানে নাইকে আর কি এটা বলতেছে এটা তৈরি করতে হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে লাগবে তো আমার যদি কোথাও ভুল হয় অবশ্যই আমাদের এখানে অনেক এক্সপার্ট আছেন তারা অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে আমি এটা পরবর্তীতে সংশোধন করে নেওয়ার ট্রাই করব তো যাই হোক এখান থেকে আমরা কিন্তু মোটামুটি সব কিছু দেখে ফেললাম অডিট করে তো এখানে দেখেন ইনস্টার মানে ইন্টারনাল কতগুলো লিঙ্ক আছে কোথায় থেকে কীভাবে ফাইল কি লিঙ্ক ইউজ করছেন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্সটার্নালি ডেন্সিটি দেখতে পারতেছি এখান থেকে মানে সব কিছু কিন্তু আমরা এখান থেকে অডিট করে ফেলতে পারতেছি সব কিছু এটা যে যা কিছু হচ্ছে এখান থেকে আমরা অডিট করে ফেলতে পারতেছি একদম সিম্পলভাবে ঠিক আছে আর এটা কিন্তু প্রিমিয়াম একটা টুলস বা এক্সট্রেকশন এটা আপনাকে আমাকে অবশ্য সাইন আপ করতে বললো না যদিও কেন জানি না আমাকে সাইন আপ করতে বললো না আমি জিমেল অন করে রাখছিলাম তো যাই হোক এখানে দেখেন সেম রাশের মধ্যে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে এখানে বলতেছে গুগল ইন্ডেক্সে আছে কত দশটা বিং ইন্ডেক্সে আছে হচ্ছে সাতানব্বইটা সেম রাশি এতকে এটা র্যাঙ্কিংয়ে আছে তারপরে এটা হচ্ছে ওকে এগুলো আসলে এরকম তো এখানে আমরা অনেক কিছুই কিন্তু এভাবে আমরা চাইলে দেখতে পারি আমাদের এসিও কুইক কোয়েক দ্বারা আমরা পুরো সাইটটা অডিট করে ফেলতে পারি এতটুকু জানলে আশা করি আপনারা এই মানে কাজগুলো করে ফেলতে পারবেন আপনাদের কাজ হচ্ছে মানে প্রবলেমটা ধরা এর ভিতরে আপনার সাইটে যদি কোনো স্পিড কম থাকে সেক্ষেত্রেও কিন্তু র্যাঙ্ক করতে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে কি স্পিডটা বাড়াইতে হবে ঠিক আছে স্পিড বাড়ানোর জন্য আপনি বাইরকে বলতে পারেন যে দেখো তোমার সাইটটা কিন্তু স্পিড খুবই কম আসতেছে আমার মনে হচ্ছে তুমি স্পিডটা আর একটু বাড়াও বা তোমার যতগুলো কন্টেন্ট আছে ওগুলো কিন্তু অপটিমাইজেশন করে ফেলতে পারো তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার আরও ভালো হবে তো এইভাবে আশা করি আপনারা ছোট্ট এই এক্সট্রিকশনের কাজটা করে ফেলতে পারবেন এখানে মজার বিষয় হচ্ছে আপনার আমরা যদি এটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখতে পারি ধরুন বেস্ট কার লেখলাম বেস্ট কার লেখার পরে দেখেন আমরা আমাদের এখান থেকে যদি আমরা এটা চালু আছে মেবি একটু সময় লাগবে ওকে দেখেন আমরা মজুর মতো করে কিন্তু এখানে এক্সপোর্টস সিএসবি ফাইল এখান থেকে মানে এই পেজের ভিতরে কতগুলো ওয়েবসাইট আছে এখানে কি কি তাদের কতগুলো ইন্ডেক্স আছে কতগুলো ডিএপি আছে মানে কতগুলো ডিসপ্লে অ্যাড চলতেছে হ্যান ত্যান এর টু জেড আমরা সব কিন্তু এখান থেকে দেখতে পারবো এখান থেকে যদি আমরা সম্পূর্ণ দশটা এক্সপোর্ট করে ফেলি যদি আমরা এখানে এক্সপোর্ট করে ফেলি ধরেন এক্সপোর্টে ক্লিক করলাম আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিই ওকে ওপেনে ক্লিক করলে কিন্তু আমরা সমস্ত ওয়েবসাইটের ডিটেলসগুলো চলে আসবে আমাদের এখানে আমাদের সেম আমরা যে মজুদি আমরা ইয়া করতাম অ্যানালাইসিস করতাম সেরকমভাবে এখানে কিন্তু চলে আসবে সব কিছু আবার এটা চাইলে আপনি বন্ধ করে রাখতে পারেন দেখছেন বন্ধ করে রাখলে কিন্তু এটা কাজ করা স্টপ থাকবে ঠিক আছে এটা আপনার উপর নির্ভর করবে ঠিক আছে তো যাই হোক ব্যাপার না আমাদের দেখি এক্সেল এক্সটেল মানে এক্সেলটা ইয়া করে ফেলতেছি ওপেন করে ফেলতেছি আমাদের দশটা পেজ রেজাল্ট দেখানোর কথা দেখি কতগুলো দেখায় ওকে ওকে আমার তো একশোর একশোর মতো আমার ইয়া করা আছে ওয়েবসাইটের ইয়া করা আছে সার্চ রেজাল্ট দেখানোর ইয়া আছে দেখছেন আমি এটা বড় করে রাখছি পেজটা তো আপনারা চাইলে এইভাবে বড় করতে পারেন আমি একশোটা বের করে ফেলছি তো এখানে যদি আমি প্রথম দিকে যাই এখানে দেখেন ইউআরএল এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল তারপরে ব্যাকলিঙ্ক কতগুলো আছে ইন্ডেক্স কতগুলো আছে এগুলো এখানে কিন্তু হিজিবিজি লাগতেছে আমার কাছে ওকে একটু একটু একটু সেমরাস একটু হিজিবিজি লাগতেছে কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না দেখতে জানি কেমন কেমন লাগতেছে ঠিক আছে হিজিবিজি লাগে ওকে তো আপনি চাইলে এটাতে করতে পারেন না চাইলে সমস্যা নেই আপনি ওইটা দিয়ে আপনি প্রবলেমটা ধরে ফেলেন তাহলে হবে তো এইভাবে কাজগুলো করতে পারবেন আশা করি তো যাই হোক মোটামুটি আশা করি আপনারা এসে কোয়াকের কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন তো এখান থেকে আপনারা চাইলে এভাবে অডিটগুলো করতে পারেন দেখছেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা থেকে এটার কিছু কম আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি এখানে চার হাজার এখানে কিন্তু এক হাজার এখানে আছে কত টু মিলিয়ন এখানে আছে কি ওয়ান মিলিয়ন এখানে ভিঙে আছে কত এত এখানে ভিঙে আছে এত তারপরে কিন্তু লাভ নাই এখানে অ্যালেক্সা র্যাঙ্কিং মানে র্যাঙ্কিং আছে কত এত এটা আছে এত তারপরে কিন্তু বেল পায় নাই কারণ কি কারণ তার এগুলো আবার পেজ ভ্যালুগুলো বেশি আছে গুগল ইন্ডেক্স বেশি আছে ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী আপনি চাইলে এভাবে কাজগুলো করতে পারেন তো যাই হোক আমরা আজকের মতো এখানেই থাকি দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো নতুন এসিওর টপিকের উপর